গল্পের শুরুতে দেখানো হয় এক রকেট যা স্পেস থেকে চার পৃথিবীতে ফিরে আসছে যার মধ্যে ছিল চার সিম্বিয়ট যাদের নাম ছিল মাহেম স্ক্রিম রিয়ট আর ভেনম কিন্তু তখনই আমরা দেখি ওই স্পেস শাটেলে আগুন লেগে যায় আর ওই স্পেস শাটেল পৃথিবীতে এসে ইস্ট মালয়েশিয়াতে ক্রাশ করে যে কোম্পানি এই প্রজেক্টে কাজ করছিল তার নাম ছিল লাইফ ফাউন্ডেশন যখন তারা জানতে পারে আমাদের স্পেস শাটেল মালয়েশিয়াতে কোথাও পড়েছে তখন তারা পুলিশকে ইনফর্ম করে যার কারণে ওই জায়গায় অনেক পুলিশ পৌঁছে যায় আর সেখানে ইনভেস্টিগেশন শুরু করে তখনই আমরা জানতে পারি তার মধ্যে এক সিম্বিয়ট যার নাম ছিল রায়ট সে সেখান থেকে পালিয়ে যায় আর ওই স্পেস পাইলটদের একজনের শরীরে ঢুকে পড়ে যখন পুলিশ সেখানে জীবিত লোকদের খোঁজ করছিল তখন তারা সেখানে জ্যাক নামের একজনের সন্ধান পায় সে যেহেতু জীবিত ছিল তাই তারা তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তখন তারা তাকে হসপিটালে পৌঁছানোর জন্য এক অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে থাকে তখনই তার মধ্যে থেকে ওই সিম্বিয়ট অ্যাক্টিভ হয়ে যায় তখন পর্যন্ত ওই সিম্বিয়টও জেনে যায় এইসব লোক লাইফ ফাউন্ডেশনের জন্য কাজ করে যারা তাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছে ওই লাইফ ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়াতে অবস্থিত তাই তখন ওই সিম্বিয়ট ওই মেয়ের সাথে ক্যালিফোর্নিয়ার দিকে রওনা হয় সেখান থেকে সিন শিফট হয় কাহিনীর মেন ক্যারেক্টার অ্যাডিব্রোকের কাছে অ্যাডি বেসিক্যালি একজন রিপোর্টার আর সে তার ফিওন্সির সাথে একই বাড়িতেই থাকতো তার ফিওন্সির নাম ছিল অ্যান যে একজন লয়ার আর সেও ওই কোম্পানি অর্থাৎ লাইফ ফাউন্ডেশনের জন্যই কাজ করে অ্যাডিব্রোকের কথা বলার স্টাইল আর নিউজ কভার আপ করার ক্ষমতা সবার থেকে আলাদা ছিল তাই সে তার কোম্পানি নেটওয়ার্কের খুবই ভালো একজন রিপোর্টার ছিল যখন সে অফিসে যায় তার বসের সাথে দেখা করে তখন তার বস তাকে বলে আজ আমার কাছে তোমার জন্য একটি কাজ আছে তোমাকে আজ কোনো বড় মানুষের ইন্টারভিউ নিতে হবে আমি চাই না তুমি তার সাথে কোনো ফালতু কথা বলো শুধু তার আবিষ্কারের উপর তার প্রশংসা করো আর কিছু ভালো ভালো খবর নিয়ে আমার কাছে আসো এমন কোনো কথা তাকে বলো না যাতে করে তুমি আর আমি প্রবলেমে পড়ি রাতে অ্যাডি যখন ফ্রিজ থেকে জুস আনতে যায় তখন সে দেখে ল্যাপটপে একটি মেল এসেছে ল্যাপটপটি বেসিক্যালি অ্যানের ছিল যখন সে ওই ল্যাপটপের মেল অন করে তখন সে লাইফ ফাউন্ডেশন থেকে পাঠানো একটি কনফিডেন্সিয়াল মেল দেখতে পায় যে মেলে লেখা ছিল লাইফ ফাউন্ডেশন সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে তাদের এক্সপেরিমেন্ট অনেক ভয়ঙ্কর যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে অনেক নিষ্পাপ প্রাণ এভাবেই শেষ হয়ে যাবে যখন এই কথা অ্যাডি জানতে পারে তখন সে ওই নিউজ কভার আপ করার জন্য তৈরি হয়ে যায় পরের দিন আমাদেরকে দেখানো হয় এই গল্পের মেইন ভিলেন যার নাম কার্টন রেক সে বেসিক্যালি লাইফ ফাউন্ডেশনের ওনার ওই দিন তার কোম্পানিতে অনেক বাচ্চারা বেড়াতে আসে বাচ্চারা তার কাজ আর সফলতা দেখে তার উপর অনেক কৌতূহলী হয় তখন সেখানে কার্লটন রেক বলে এখানে অনেক সায়েন্টিস্ট আছে যারা জল এবং মাটিতে তাদের গবেষণা চালায় কিন্তু আমি তাদের থেকে ভিন্ন চিন্তা করেছি আমি চাই স্পেস এক্সপ্লোর করতে এরকম অনেক গ্রহ আছে যেখানে বিভিন্ন রকম জীব বাস করে কেননা আমরা সেখানে এক্সপ্লোর করে তাদের বিষয়ে আরও জানতে পারি তখনই সেখানে অ্যাডি পৌঁছে যায় তাই ইন্টারভিউ নিতে প্রথমে তো অ্যাডি তার সাথে নর্মালভাবে কথা বলতে থাকে কিন্তু ধীরে ধীরে সে তার প্রশ্ন চেঞ্জ করে দেয় কেন আপনি আপনার কোম্পানিতে ইলিগ্যাল টাইপসে মানুষদেরকে ঢোকান আর তাদের কাজ করানোর পর তারা কোথায় গায়েব হয়ে যায় তা কেউ জানে না আপনি কি এই বিষয়ে কিছু বলবেন তখন সেখানে ড্রেক বলে এই ইন্টারভিউ এখনই এখানেই শেষ করো কিন্তু তারপরে সেখানে অ্যাডি তার কাছে লাগাতার প্রশ্ন করতে থাকে কিন্তু তার কথা ইগনোর করে ড্রেক সেখান থেকে চলে যায় যখন অ্যাডি তার বসকে রিপোর্ট করতে যায় তখন সেখানে তার বস বলে তুমি কার্টুন ড্রেকের সাথে পাঙ্গা নিয়েছো ও এই শহরের সব থেকে ধনী ব্যক্তি সে যদি চায় তাহলে চুটকিতে আমাদের কোম্পানি কিনে নিয়ে সে তার গ্যারেজ বানাতে পারে আমি চাই না আজ থেকে আমাদের উপর কোনো ঝামেলা আসুক তাই তোমাকে আজ থেকে জব ছাড়তে হবে তখন আমরা দেখি তার ফিওন্সি অর্থাৎ অ্যান যে ওই কোম্পানিতে লয়ার ছিল তাকেও সেই কোম্পানি থেকে বের করে দেওয়া হয় অ্যাডি অ্যানকে সরি বলে সে তাকে বলে আমার ভুল হয়ে গেছে আমি সব ঠিক করে দেব তখন অ্যান বলে অনেক দেরি হয়ে গেছে অ্যাডি আমি তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আর আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ যে আংটি তুমি আমাকে দিয়েছিলে তা আজ থেকে তোমারই পরের সিনে আমাদেরকে দেখানো হয় সেই সিম্বিওট যার নাম রায়ট বেসিক্যালি সে ওই মেয়েটির শরীরে আছে যা এখন অনেক ক্লান্ত হয়ে গেছে আর তখনই সে কিছু খাওয়ার জিনিস দেখে যখন সে তা উঠিয়ে খেতে শুরু করে তখন সেখানে কিছু মাস্তানরা চলে আসে তার কাছে রায়টের পুরো শক্তি ছিল তাই সে ওই মাস্তানদেরকে চুটকিতেই সেখান থেকে সরিয়ে দেয় তারপর সেখান থেকে অন্য এক শরীর বেছে নিয়ে তার মধ্যে চলে যায় কারণ তার আগের শরীরের এনার্জি অনেকটাই শেষ হয়ে গেছিল এরপর সিন শিফট হয় সেই ল্যাবরেটরিতে যা লাইফ ফাউন্ডেশনের ছিল সেখানে আমাদের দেখানো হয় লাইফ ফাউন্ডেশনের ওনার কার্টন রেকার তার বেশ কিছু সায়েন্টিস্টরা মিলে এক নতুন সিমবিয়াটের উপর কাজ করছে তারা কি হলো সিমবিয়াট অর্থাৎ স্ক্রিমকে তার ওই টিউব থেকে বের করে এক খরগোশের উপর ছেড়ে দেয় এটা দেখার জন্য যে একটা সিমবিয়াট আমাদের গ্রহের প্রাণীর সাথে কী প্রতিক্রিয়া করে প্রথমে তো সব কিছু খারাপ হতে থাকে কিন্তু কিছু সময় পর মনে হতে থাকে সে ওই খরগোশের সাথে তার জীবন ধরনের কলা সেরেল করে ফেলেছে কিন্তু আবার কিছু সময়ের মধ্যেই ওই খরগোশটি মারা যায় সাথে ওই সিম্বিয়টটিও মারা যায় অর্থাৎ ওই সিম্বিয়ট খরগোশের সাথে তার সিম্বিওসিস হাসিল করতে পারেনি অন্যদিকে অ্যাডি তার চাকরি চলে যায় অনেক হতাশ হয়ে পড়ে তাই সে ড্রিঙ্ক করার জন্য একটি বিয়ার বাড়ি গিয়ে বসে তখন টিভিতে কার্টন রেগ অর্থাৎ তার অপোনেন্টের কিছু নিউজ দেখানো হয় যেখানে সে বলে আমরা একটি স্পেস শাটে লঞ্চ করতে যাচ্ছি যা এই দুনিয়া থেকে অন্য দুনিয়ার খোঁজে বের হবে আর সেখান থেকে নতুন নতুন টেকনোলজির নিউজ আমাদের কাছে নিয়ে আসবে এই কথা শুনে অ্যাডি অনেক রেগে যায় আর সেখান থেকে বের হয়ে যায় ওখান থেকে বের হওয়ার পর অ্যাডির দেখা হয় তার এক পুরনো হোমলেস ফ্রেন্ডের সাথে যার নাম ছিল মারিয়া অ্যাডি তার থেকে একটি পত্রিকা চায় সে অ্যাডিকে বলে আমি তোমার থেকে এর বদলে বিশ ডলার নেব তখন অ্যাডি কিছুই না বলে তাকে বিশ ডলার দিয়ে পাশে একটি সুপার শপে চলে যায় অ্যাডি নিজের জন্য কিছু ওষুধ কিনতে থাকে কিন্তু তখনই সেখানে এক ছিনতাইকারী চলে আসে সে বলে আমাকে এক বোতল হুইস্কি দাও আর ক্যাশে যত টাকা আছে তা সব বের করে দাও তখন অ্যাডি এসব কথা সেখানে দাঁড়িয়ে শুনছিল কিন্তু সে চাইছিল না কারোর সাথে পাঙ্গা নিতে কারণ তার কাছে কোনো বন্দুক ছিল না তাই সে সেখানে কোনো কথা না বলে সোজা টাকা দিয়ে বের হয়ে আসে অন্যদিকে সেই ল্যাবে এখনও এক্সপেরিমেন্ট চলতে থাকে জানোয়ারের সাথে সিম্বিওসিস না পায় সে এবার মানুষের উপর ট্রাই করার ডিসিশন নেয় তখন সে এক মানুষের উপর সিম্বিওটকে ছেড়ে দেয় অল্প সময়ের জন্য এই সিম্বিয়টে মানুষের সাথে মেলে কিন্তু কিছু সময় পর যখন এই সিম্বিয়ট বুঝতে পারে এই মানুষ অর্থাৎ এই হোস্ট আমার অ্যাকর্ডিং না আমি তার সাথে কোনো তালগোল মেলাতে পারছি না তখন সে তার যান নিয়ে নেয় সেখানে এক সায়েন্টিস্ট যার নাম ডোরা সেও এটা দেখতে থাকে তখন তার মনে হয় ড্রেক তার নিজের স্বার্থের কারণে নিষ্পাপ মানুষদের যান নিয়ে খেলছে কিন্তু সে এরকমটা হতে দিতে চায় না তাই সে সোজা অ্যাডির সাথে গিয়ে দেখা করে তাকে বলে আমাদের একটি ল্যাব আছে লাইফ ফাউন্ডেশন যেখানে এমন কিছু এক্সপেরিমেন্ট চলছে যা মানুষদের জন্য খুবই ভয়ঙ্কর আমাদের ওনার যার নাম ড্রেক সে চাই সিম্বোসিস পেয়ে সে অন্য কোনো গ্রহে চলে যাবে কারণ এই দুনিয়া যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে তাই ড্রেক ডিসাইড করে নিয়েছে সে আর এই পৃথিবীতে থাকতে চায় না তাই সে নিজের স্পেস শাটেলের সাহায্যে অন্য গ্রহে গিয়ে খোঁজ করতে থাকে জীবন কোথায় আছে যাতে আমরা সফলও হয়েছি একটা গ্রহ যার নাম ক্লিন্টার সেখানে মিলিয়নস অফ লাইফস এক্সিস্ট করে অর্থাৎ এরকম অনেক জীব যা বেঁচে আছে তার মধ্যে থেকে চার স্যাম্পেল আমাদের কাছে এসেছিল কিন্তু তার মধ্যে একটি স্যাম্পেল ওই সময় পালিয়ে যায় যখন স্পেস শাটেলটি ক্র্যাশ করে এখন বাকি তিনটি স্যাম্পেলসের উপর ড্রেক তার এক্সপেরিমেন্ট করছে যাতে সাধারণ মানুষের যান চলে যাচ্ছে আমি চাই তুমি এই সব কিছুর পর্দাভাস করে দাও আর এখানে কি হচ্ছে তা সবার সামনে নিয়ে আসো আর ড্রেক যা কাজ করছে তা এখানেই থামিয়ে দাও ডোরার কথা বুঝতে পেরে অ্যাডি ফাইনালি সে ল্যাবরেটরিতে যায় আর সেখান থেকে সব মানুষের ছবি তুলতে থাকে যাদের উপর সিম্বিয়র ভর করেছিল আর তখন সে জানতে পারে তার সেই ফ্রেন্ড যার নাম মারিয়া সেও এখন এই এক্সপেরিমেন্টের অংশ সে বিপদে আছে দেখে অ্যাডি তাকে বাঁচাতে পাশেই পড়ে থাকা একটি ট্যাঙ্ক নিয়ে ওই গ্লাসটি ভেঙে ফেলে মারিয়া তখন সেখান থেকে বের হয়ে আসে কিন্তু মারিয়ার ভিতর ছিল এক সিম্বিয়র যা হামলা করে দেয় অ্যাডির উপর তখন সে মারিয়ার শরীর ছেড়ে সোজা অ্যাডির শরীরে ঢুকে পড়ে সেখানে অ্যালার্ম সিস্টেম বাঁচতে শুরু করে আর সেখানকার সব গার্ডসরা তার পেছনে ধাওয়া করতে থাকে অ্যাডিও ভাগতে ভাগতে বের হয় কিন্তু তখনই আমরা বুঝতে পারি অ্যাডির দৌড়ানোর স্পিড অনেক বেড়ে গিয়েছে তার মধ্যে এত এনার্জি চলে এসেছে যে সে সব গার্ডদেরকে পেছনে ফেলে সব বাধা পার করে ভাগতে থাকে তার সামনে একটি গাছও চলে আসে কিন্তু সে সেটিও ভেঙে পার হয়ে যায় তখন সে একটি গাছের উপরে উঠে সেখানে লুকিয়ে পড়ে ওই সব গার্ডরা ওখান থেকে চলে যাওয়ার পর অ্যাডি তার বাড়িতে ফিরে আসে যখন সে বাড়িতে ফিরে আসে তখন তার অনেক ক্ষুধা লাগে সে সামনে যা পায় পচাবাসি ঠান্ডা সব কিছু খেয়ে ফেলে কিন্তু তখনই তার বমি আসে কিছু সময় পর যখন সে তার মুখ আয়নায় দেখে তা দেখে সে অনেক ভয় পায় সে মনে করে তার শরীরের উপর অনেক খারাপ প্রভাব পড়েছে ওই ল্যাবের কারণে তখন সে সোজা কন্ট্যাক্ট করে তার ফিওন্সি যার নাম অ্যান তখন সে জানতে পারে অ্যান আরেকজনের সাথে তার রিলেশনশিপ স্টার্ট করেছে যার নাম ড্যান কিন্তু তারপর অ্যাডি তার সাথে দেখা করতে এক রেস্টুরেন্টে পৌঁছায় তখন তার আশেপাশে অনেক খাওয়ার জিনিস তার নজরে আসে ওয়েটার যখন খাবার নিয়ে যাচ্ছিল তখন সে তা নিয়ে খেতে শুরু করে আর বলে তো মরা এর মধ্যে যান নেই আমাকে তা এনে দাও যার মধ্যে জান আছে সে আশেপাশে থেকে সব মানুষের খাবার নিয়ে খেতে থাকে সেখানে অ্যাডির অনেক গরম লাগতে শুরু করে আর সে পাশেই থাকা একটি ফিশ ট্যাঙ্কের মধ্যে গিয়ে বসে যায় আর তার মধ্যে যে কাঁকড়া ছিল তা উঠে খেতে থাকে আর তখন আমরা জানতে পারি তার মধ্যে ভেনম এসে গেছে কিন্তু এই বিষয়টি অ্যান আর ড্যান বুঝতে পারছিল না তাই তারা তার ট্রিটমেন্ট করাতে হসপিটালে নিয়ে যায় সেখানে তাকে এমআরআই স্ক্যান করাতে নেওয়া হয় কিন্তু যখন তার এমআরআই স্ক্যান শুরু হয় তখন হাই ফ্রিকোয়েন্সির কারণে ভেনমের অনেক সমস্যা হয় যার ফলে সে জোরে জোরে চিল্লাতে থাকে সেখানে ড্যান তখন ওই মেশিনকে থামিয়ে দেয় আর তাকে বাইরে বের করে নিয়ে যে বলে আমরা তোমার স্ক্যান করে নিয়েছি আর তোমার রিপোর্ট কালকের মধ্যে তুমি পেয়ে যাবে আমি চাই তুমি কোনো চিন্তা না করো আর সোজা বাড়িতে ফিরে যাও আর কারোর সাথে বেশি কথাবার্তা বলো না অন্যদিকে সিসিটিভি ফুটেজের সাহায্যে ড্রেক জানতে পারে সে ডোরাই ছিল যে অ্যাডিকে তার কোম্পানিতে এনেছিল আর এখান থেকে সিম্বিয়টকে পালাতে সাহায্য করেছে যার জন্য অ্যাডি অনেক রেগে যায় আর সেই ব্লু কালারের সিম্বিয়ট যার নাম মেহাম তার ডোরার উপরে ছেড়ে দেয় বাড়ি ফিরে অ্যাডি অনেক ক্লান্ত বোধ করে সে তার শরীরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু তখনই তার পাশের প্রতিবেশী তার গিটার আর এমপ্লিফায়ার অনেক জোরে জোরে বাজাতে শুরু করে এই জন্য অ্যাডি অনেক বেশি রেগে যায় ভেনম তাকে জোরে চিৎকার করে বলে সব মিউজিক এখনই বন্ধ করে দাও কিছু সময় পর সেখানে সব গার্ডরা চলে আসে যাদেরকে ড্রেক পাঠিয়েছিল তখন ভেনমও ফুল ফর্মে চলে আসে সে অ্যাডির সাহায্য করতে থাকে ওইসব গার্ডদের থেকে তার যান বাঁচাতে কারণ ওই সিম্বিয়ট এখন সিম্বিওসিস হাসিল করে নিয়েছে এক শক্তিশালী হোস্টের সাথে আর সে এক এক করে সব গার্ডদেরকে মারতে মারতে ওখান থেকে চলে যায় কিন্তু তবুও ড্রেকের ড্রোনস তার পিছু করে সেখানে অ্যাডির কাছে একটা বাইক পড়েছিল সে সেটিকে নিয়ে পালাতে থাকে কিন্তু এসব কিছু ড্রেক তার ড্রোনের সাহায্যে তার ল্যাব থেকে বসে দেখছিল সে বলে আমরা যা ভেবেছিলাম এই সেম্বিয়র তার থেকেও বেশি ক্ষমতাশালী তখন বেশ কিছু গার্ড তার পেছনে পড়ে যায় কিন্তু এই সিম্বিয়টের সাহায্যে অ্যাডি তার বাইক অনেক স্পিডে অনেক স্কিলের সাথে চালাতে থাকে একবার তো এমন হয় যে সব গাড়ি তাকে ধরে ফেলবে কিন্তু অ্যাডি তার স্কিলের সাথে সেখান থেকে ঘুরে অন্য দিক থেকে পালিয়ে যায় অ্যাডি নিজেই তার এই ক্ষমতা দেখে অবাক হয়ে যায় সে পেছনে তাকিয়ে দেখে আর কোনো গার্ড তার পেছনে আছে কি না তখনই একটা গার্ডের গাড়ি এসে অ্যাডিকে মেরে দেয় যার ফলে অ্যাডি মাটিতে পড়ে যায় আর তার হাত আর পায়ের সব আঙুল পুরোপুরি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু তখন অ্যাডি আবার উঠে দাঁড়ায় তার ওই ভেনমলার শরীর নিয়ে আর সেখানে থাকা সব গার্ডদেরকে মারতে মারতে তাদেরকে খেতে শুরু করে আর তারপর সেখান থেকে জলে নেমে যায় আর দূরে একটা জায়গায় যে বসে থাকে তখন অ্যাডি ওই ভেনমের সাথে কথা বলতে থাকে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার শরীরে কেন এসেছো আর আমার থেকে কি চাও তখন সেখানে ভেনম বলে বেসিক্যালি আমি এক সিম্বিয়ট অন্য একটি গ্রহ যার নাম ক্লান্টর আমি সেই গ্রহের বাসিন্দা আমি সেখানে এক লুজার ছিলাম তুমিও এখানে এক লুজার কিন্তু যখন আমি এখানে এসেছি তখন থেকে আমি নিজেকে বস মনে করছি আর তোমার শরীরের সাথে আমার স্ট্যাবিলিটি অনেক ভালোভাবে বসে গেছে আমি চাই তুমি ভালো হোস্ট হিসাবে আমার পাশে থাকো আর আমাকে আবার আমার গ্রহে ফিরে যেতে সাহায্য করো অন্যদিকে সেই ল্যাবরেটরিতে যে আরেকটি সিম্বিয়ার ছিল সেও তার প্রাণ হারিয়েছে তখন ড্রেক তার সায়েন্টিস্টদের উপর চিল্লাতে থাকে সিম্বিয়টরা এভাবে মারা যাক আর তোমাদের এর উপর মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই তখন সেখানে এক ছোট মেয়ে আসে তখন ড্রেক বলে বাবু এটা একটা ল্যাবরেটরি আর এটা এখন বন্ধ হয়ে গেছে এখানে বাচ্চাদের ঘোরাফেরা মানা তখন ওই বাচ্চা মেয়ে বলে আমার তোমাকে দরকার ছিল তখন ওই বাচ্চা তার রূপ বদলে তার নিজের শরীর থেকে ওই সিম্বিয়টকে বের করে ড্রেকের শরীরে এন্ট্রি করিয়ে দেয় তার সব ছবি এখন অ্যাডির কাছে আছে সে চায় সেই ছবির সাহায্যে সে ওই কোম্পানির সব ফাঁস করে দিতে তাই সে এর জন্য তার কোম্পানি নেটওয়ার্কে পৌঁছায় কিন্তু তখন তার বেস্ট ফ্রেন্ড উইলিয়াম তাকে ভেতরে যেতে মানা করে দেয় তখন সে বলে না এডি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে এখন আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তখন ভেনম তার ভেতর থেকে আওয়াজ দেয় যদি তোমার উপরে যেতে হবে তাহলে আমার থেকে সাহায্য চাওনি কেন চলো আমি তোমাকে উপরে পৌঁছে দিই আর সে মুহূর্তেই সেই কোম্পানির টপ ফ্লোরে পৌঁছে যায় সেখান থেকে ওই কোম্পানির ওনার অর্থাৎ অ্যাডির বসের ক্যাবিনে পৌঁছে যায় যেখানে সে বসত আর সেখানে একটি কাগজে লিখে রেখে যায় এখানে সব প্রমাণ রাখা আছে কার্টন ড্রেকের বিরুদ্ধে সেখানে সব প্রমাণ রেখে যখন সে সেখান থেকে বের হয় তখন ড্রেকের আর্মিরা তাকে ধরে ফেলে তখন অ্যাডির বিপদ অনুভব করে ভেনাম আবার বের হয়ে আসে আর সে এক এক করে সব সৈনিকদেরকে মারতে থাকে সৈনিকরা তার উপর গুলি চালায় তার উপর বোম ব্লাস্ট করে কিন্তু ওই গুলি আর বোমের কোনো প্রভাব ভেনমের উপর পড়ে না একটা সময় সে সৈনিকদের মধ্যে থেকে একজনকে খেতে শুরু করে তখন সেখানে পৌঁছে যায় অ্যান যখন অ্যাডি অ্যানকে দেখে তখন সে আবার তার মানুষ শরীরে ফিরে আসে সে তাকে বলে তোমার এখানে থাকা উচিত না তুমি এখান থেকে চলে যাও তখন অ্যান বলে না তোমার ট্রিটমেন্টের দরকার তুমি আমার সাথে ডক্টরের কাছে চলো নাহলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে ফাইনালি অ্যাডি তার কথা বুঝতে পেরে তার সাথে তার বয়ফ্রেন্ড ড্যানের কাছে পৌঁছায় যখন তারা আবার এমআরআই স্ক্যান স্টার্ট করে তখনই হাই ফ্রিকোয়েন্সিকে পেয়ে ভেনম অ্যাডির শরীর থেকে বের হয়ে যায় আর তখন অ্যাডির শরীর থেকে ভেনম বের হয়ে যাওয়ায় সে অনেক খুশি হয় কারণ সে চাইতো না যে ভেনম তার শরীরে থাক যখন অ্যাডি সেখান থেকে বের হতে যাবে তখন আবার ড্রেকের লোকেরা এসে তাকে ওই ল্যাবরেটরিতে নিয়ে যায় তখন ড্রেক অ্যাডিকে বলে তোমার কাছে যেটা আছে সেটা আমাকে দিয়ে দাও অ্যাডি বলে তুমি একটু দেরি করে ফেলেছ সে কিছু সময় আগে আমার শরীর থেকে বের হয়ে গেছে তখন সেখানে ড্রেক তার আসল রূপ দেখায় যা ছিল বেসিক্যালি রায়ট সে বলে আমার তোমার থেকে ভেনমকে চাই তখন অ্যাডি বলে আচ্ছা এ তাহলে তোমার উপরও কবজা করে নিয়েছে তখন ড্রেক তার লোকেদের বলে একে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলো তারা তাকে মারার জন্য একটি জঙ্গলের ভেতর নিয়ে আসে কিন্তু তখন ভেনম অ্যানের শরীরের সাহায্যে সেই সব লোকেদের ওখান থেকে সরিয়ে দেয় তারপর আবার অ্যানের শরীর থেকে অ্যাডির শরীরে চলে আসে সে বলে আমি এখন সব রহস্য জেনে গেছি যে ড্রেক কী চায় ড্রেক এখন সিম্বোসিস হাসিল করে নিয়েছে সে আমাদের গ্রহে যাবে যার নাম ক্লিন্টার সে সেখানে গিয়ে এরকম সিম্বিয়রদেরকে এই পৃথিবীতে নিয়ে আসবে সে ওই সিম্বিয়রদের পেট তো ভরে দেবে কিন্তু তোমাদের পৃথিবী শেষ হয়ে যাবে তখন তারা দুজন মিলে ডিসিশন নেয় আমরা ড্রেককে থামাবো সিম্বিয়রদেরকে পৃথিবীতে আনার আগে অন্যদিকে ড্রেক তার সায়েন্টিস্টদেরকে আরেকটি স্পেশাল চালু করতে বলে তার সাহায্যে সে অন্য গ্রহে যেতে চায় তখন সব সায়েন্টিস্টরা বলে না স্যার এ কাজ আপনি একা করতে পারবেন না তখন সেখানে ড্রেক বলে আমি একা নই আমার সাথে আরও একজন আছে তখন তার মধ্যে এক সায়েন্টিস্ট বুঝে যায় অবশ্যই কোনো খারাপ সিম্বিয়র তার মধ্যে ঢুকেছে সে লঞ্চকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু তখনই এসব কথা ড্রেক শুনে নেয় আর তার আসল রূপ অর্থাৎ রায়টের ফর্মে চলে আসে সেখানকার সব সায়েন্টিস্টদেরকে মেরে ফেলে আর সোজা স্পেসশিপের দিকে যেতে শুরু করে তখন তার পথ আটকায় ভেনম এখান থেকে শুরু হয় ভেনম আর রায়টের একটি সুন্দর ফাইট ভেনমের সিজিআইয়ের ভিএফএক্সের তারিফ করতেই হবে কারণ এর মধ্যে আমাদেরকে যে ফাইট দেখানো হয়েছে তা অনেক ক্লাসিক ছিল ওদের দুইজনকে লড়াই করতে দেখে সেখানে অ্যানও পৌঁছে যায় আর সেখানে স্পিকারে থাকা যে ফ্রিকোয়েন্সি হয় তা হাই ভলিউমে করে দেয় যার ফলে দুটো সিম্বিওটি তাদের হোস্টকে ছেড়ে বাইরে বের হয়ে যায় তার কিছু সময় পরই ড্রেক আবার তার সিম্বিয়টের সাথে কানেক্ট হয়ে ভেনম অর্থাৎ অ্যাডিকে মেরে ফেলে আর ওই সময় স্পেস শ্যাটেলের মধ্যে গিয়ে বসে পড়ে যা ওই ক্লিন্টার গ্রহের উদ্দেশ্যে রওনা হতে চলেছে কিন্তু তারপর আবার দেখা যায় ভেনম আবার অ্যাডির শরীরে ফিরে আসে আর তার সব শক্তি দিয়ে সে স্পেস শ্যাটেলের উপর উঠে যায় আর সেই অস্ত্রের সাহায্যে যা রিওর ভেনমের বুকে ঢুকিয়েছিল তা দিয়ে স্পেস শ্যাটেলের ফুয়েল ট্যাঙ্ক চিড়ে দেয় তখনই তার সব ফুয়েল মাটিতে পড়তে শুরু করে আর ওই লঞ্চারের যে এক্সট্রিম হিট তৈরি হয় তার কারণে সেখানে একটি ব্লাস্ট হয় আর ওই ব্লাস্টের ফলে সেখানে ভেনমার রায়ট মারা যায় তারপর দেখা যায় অ্যান আর অ্যাডি নিজেদের মধ্যে কথা বলতে থাকে তখন অ্যান অ্যাডিকে বলে যদি আমি তোমাকে ভালোবাসি তারপর আমি ড্যানকে চাই তখন অ্যাডির ভেতর থেকে এক আওয়াজ আসে অ্যাডি তাহলে আমি তোমাকে আবার পেয়ে যাব তখন এখানে আমরা জানতে পারি ভেনম মরেনি সে এখন অ্যাডির শরীরের ভেতরে আছে তখন অ্যান ভাবতে থাকে তাহলে কি ভেনাম এখনও বেঁচে আছে তখন অ্যাডি তাকে বলে ভেনম আর বেঁচে নেই এটা বলে সে সেখান থেকে চলে যায় রাস্তার মধ্যে ভেনম আর অ্যাডি নিজেদের মধ্যে কথা বলতে থাকে তখন অ্যাডি বলে তোমার যদি এই দুনিয়াতে থাকতে হয় তাহলে তোমার কিছু রুলস ফলো করতে হবে তুমি ভালো মানুষদেরকে খেতে পারবে না তুমি তাদেরকে মাঝে মাঝে খেতে পারবে যারা অনেক খারাপ হয় ভেনম তাকে প্রশ্ন করে খারাপ মানুষ কারা অ্যাডি বলে যারা অন্যের ক্ষতি করে তারা খারাপ মানুষ তারপর সে ওই সুপার শপে পৌঁছায় যেখান থেকে সে ওষুধ কিনত যখন সে জিনিস কিনতে থাকে তখন সেখানে আবার সেই ছিনতাইকারী চলে আসে যে লাস্ট টাইম এসেছিল কিন্তু এবার অ্যাডি এরকমটা হতে দিতে চায় না আর তখনই সেখানে ভেনম জেগে ওঠে আর সেই ছিনতাইকারীকে ধরে বলে আমি তোমার হাত পা সাথে মাথাও খেয়ে ফেলবো যদি তুমি আর কোনো দিন এই শপে বা অন্য কোথাও চুরি করতে যাও তখন সেখানে ওই চোর ঘাবড়ে যায় আর তার সাথে মোকাবেলা করার চেষ্টা করে এই কারণে ভেনাম অনেক রেগে যায় আর সে তাকে সেখানেই খেয়ে ফেলে এই মুভিটির পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় এক প্রিজন অর্থাৎ জেলখানা যেখানে অ্যাডি পৌঁছায় এক সিরিয়াল কিলারের ইন্টারভিউ নিতে ওই সিরিয়াল কিলারের নাম কোসাডি যখন অ্যাডি সেখানে পৌঁছায় তখন সে অ্যাডিকে বলে আমি অনেক সময় যাবৎ তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি এক সিরিয়াল কিলার তুমি আমার ইন্টারভিউ কিভাবে নিতে চাও তুমি কি পুরনো বিষয়কে আবার টানতে চাও নাকি এক নতুন কাহিনীর উপর কাজ করতে চাও এর সাথে এই মুভি এখানেই শেষ